আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন ওয়ান এক্স বেট থেকে আপনারা খুব সহজে আইপিএলে বেট করতে পারবেন ওয়ান এক্স বেটের প্রোমো কোড ব্যবহার করে একশো পার্সেন্ট ডিপোজিট বোনাস নিতে পারবেন ওয়ান এক্স বেটে ফুটবল ক্রিকেট তাছাড়াও নানান রকম লাইভ গেমসে সরাসরি বেট প্লেস করে উপার্জন করতে পারবেন ওয়ান এক্স বেডে পাঁচ মিনিটের ডিপোজিট এবং দশ মিনিটে উইড্রো করতে পারবেন আপনাদের দেখাবো ওয়ান এক্স বেডে যে প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে একশো পার্সেন্ট ডিপোজিট বোনাস পাবেন তাছাড়াও one X bet account full verified করবেন কিভাবে এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরবো সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখতে থাকবেন ওয়ান এক্স বেড অ্যাপ্লিকেশান কীভাবে ডাউনলোড করতে হয় যাদের জানা নেই তারা চলে আসবেন ফোনের কোন ব্রাউজারে এখানে এসে one X bet app download লিখে সার্চ করে প্রথম যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করবেন ডাউনলোড ওয়ান এক্স বেড এই অপশানটিতে ক্লিক করবেন আপনাদের অ্যাপ্লিকেশানটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর আপনারা এই ফাইলটি অবশ্যই ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশানটি ইনস্টল হওয়ার পর চলে যাবেন ওয়ান এক্স বেড অ্যাপ্লিকেশানে ওয়ান এক্স বেড অ্যাপ্লিকেশানে প্রবেশ করার পর এখানে যেহেতু আপনি একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সেক্ষেত্রে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন নেক্সট এই পেজে ইন ওয়ান ক্লিক এই অপশানটি সিলেক্ট করবেন এখানে আপনি প্রথম যে অপশান দেখতে পাচ্ছেন কান্ট্রি কান্ট্রিতে আপনি বাংলাদেশি রেখে দিবেন যদি আমার ভিডিও কেউ ইন্ডিয়া থেকে দেখে থাকেন সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনি আপনার কান্ট্রিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এখানে বাংলাদেশি রেখে দিলাম দুই নম্বর অপশান কারেন্সি এখানে আপনি যে অ্যামাউন্টে বেটিং করতে চাচ্ছেন সে অ্যামাউন্টটি এখানে সিলেক্ট করতে হবে আমি এখানে বিডিটি রাখবো কেননা বিডিটি রাখলে এখানে আপনি সবসময় ডিপোজিট এবং উইড্রো করতে পারবেন বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে চাইলে এখানে আপনি ইউএসডিও সিলেক্ট করতে পারেন জাস্ট একটা ক্লিক করলে ইউএসডি সিলেক্ট হয়ে যাবে তো আমি এখানে বিডিটি অ্যামাউন্টটি সিলেক্ট করে রেখে দিলাম তিন নম্বর অপশান স্পোর্ট রেখে দিবেন এটা চেঞ্জ করবেন না চলে আসবেন চার নম্বর অপশানে চার নম্বর অপশানে প্রোমো কোড এখানে আপনাদের অ্যাকাউন্টটি একশো পার্সেন্ট সিকিউরিটি এবং আপনাদের ডিপোজিটে একশো পার্সেন্ট ডিপোজিট বোনাস নেওয়ার জন্য প্রোমো কোড ব্যবহার করতে হবে সো অবশ্যই এখানে প্রোমো কোড ব্যবহার করবেন প্রোমো কোড বড় হাতে লিখবেন F C ninety nine eight eight এই প্রোমো কোডটি ব্যবহার করে অবশ্যই অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করবেন এই প্রোমো কোডটি এখানে না ব্যবহার করলে আপনারা ডিপোজিটে ডিপোজিট বোনাস পাবেন না সো প্রোমো কোডটি অবশ্যই ব্যবহার করতে হবে তারপর নিচের এই ছোট্ট তিনটা করে ক্লিক করে দিবেন তারপর নিচে টিকমার বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন এখন দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড অবশ্যই নিচে দেখতে পাবেন কপি অপশন কপি অপশানে ক্লিক করে পাসওয়ার্ড এবং ইউজার নেমটি কপি করবেন এবং একটি স্ক্রিনশটও দিয়ে রাখবেন আমি এখানে আমার অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য আমি এখান থেকে কয়েক সেকেন্ড স্কিপ করব। সো আপনারা অবশ্যই পাসওয়ার্ড এবং ইউজার নেম কপি করবেন তারপর নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন অ্যাকাউন্টে অটোমেটিক এভাবে লগ হয়ে যাবে তো দেখতে পেলেন কিভাবে আমি অ্যাকাউন্টটি লগ করলাম সেম টু সেম আপনারা এভাবে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নেবেন তো আমাদের অ্যাকাউন্টটি কিন্তু রেজিস্ট্রেশন করা হয়ে গেল ঠিক আছে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু রেডি তবে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু এখনও টোটালি রেডি হয় নাই তো আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাইড করতে হবে অবশ্যই অবশ্যই ভেরিফাইড করতে হবে ভেরিফাইডের জন্য চলে আসবেন ফোনে একদম নিচে মেন অপশানে তারপর উপরে সেটিংস অপশান দেখতে পাচ্ছেন সেটিংস অপশানে ক্লিক করবেন সামনে কোনো লেখা আসলে স্কিপ করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন সিকিউরিটি সেটিংস এই অপশানটিতে ক্লিক করবেন সিকিউরিটি সেটিংসে ক্লিক করার পর যে পেজটি দেখতে পাচ্ছেন এখানে আপনার কয়েকটা অপশান দেখাচ্ছে যেগুলো আপনাকে ভেরিফাইড করতে বলতেছে তো আপনি এখান থেকে জাস্ট দুইটা অপশান ভেরিফাইড করবেন ফোন নাম্বার এবং পার্সোনাল প্রোফাইল প্রথমে আপনি ফোন নাম্বার অপশানটি ভেরিফাইড করবেন ফোন নাম্বার অপশানটি ভেরিফাইডের জন্য ফোন নাম্বার অপশানে ক্লিক করবেন এখানে আপনার সচল একটি ফোন নাম্বার দিয়ে দিবেন আপনার সচল একটি নাম্বার দেওয়ার পর নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন আপনার নাম্বারে একটি কোড আসবে ওই কোডটি এখানে দিয়ে অ্যাক্টিভ করে দিবেন যদি প্রথমবার না কোড আসে দ্বিতীয়বার এখানে রিসেন্ট বাটন দেখতে পাবেন অবশ্যই রিসেন্ট বাটনে ক্লিক করবেন দ্বিতীয়বার অবশ্যই অবশ্যই কোডটি চলে আসবে এখানে আপনারা নাম্বারটি ভেরিফাইড করে নেবেন আমার দুইটি সিমে দুইটি অ্যাকাউন্ট থাকার জন্য নাম্বারটি ভেরিফাইড করলাম না আপনারা অবশ্যই নাম্বারটি ভেরিফাইড করবেন তারপর চলে আসবেন পার্সোনাল প্রোফাইল পার্সোনাল প্রোফাইলে আসার পর এখানে আপনারা আপনাদের আইডি কার্ড দিয়ে এই পেজটি ভেরিফাইড করবেন যদি আপনাদের আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের বাবা মা অথবা যে কোনো আইডি কার্ড ব্যবহার করতে পারেন আর একটি আইডি কার্ড ব্যবহার করে অ্যাভেলেবেল অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাইড করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আপনারা এখানে আপনাদের আইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেমে নাম দিয়ে দিবেন ফার্স্ট নেমে আপনারা নাম এবং নামের আগের অংশটি অবশ্যই দিবেন আপনাদের আইডি কার্ডে যেভাবে নাম থাকবে সেভাবেই দিয়ে দিবেন তা আমি দিয়ে দেখাচ্ছি আপনাদের তারপর শিওর নেমে চলে আসবেন শিওর নেমে ক্লিক করে আপনার নামের শেষের অংশটি দিবেন তারপর মিডিল নেম এই অপশনটি ফাঁকা রাখবেন চলে আসবেন ডেট অফ বার্থে এখানে আপনার জন্মসাল দিয়ে দিবেন আইডি কার্ড অনুযায়ী দিয়ে ওকে করে দিবেন তারপর place of birth place of বার্থে ক্লিক করে আপনারা আপনাদের জেলার নামটি লিখবেন আমি আমার জেলার নাম দিচ্ছি আপনারা আপনাদের জেলার নাম এখানে দিবেন রিজন অপশানে ক্লিক করবেন এখানে রিজন অপশানে ক্লিক করবেন বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর সিটি অপশান দেখতে পাচ্ছেন এই সিটি অপশানটিতে ক্লিক করবেন এখানে আপনারা ঢাকা সিলেক্ট করে নেবেন চাইলে এখানে আপনারা আপনাদের বিভাগও সিলেক্ট করতে পারেন আমি এখানে ঢাকায় সিলেক্ট করলাম তারপর রেসিডেন্ট অ্যাড্রেস রেসিডেন্ট অ্যাড্রেসে ক্লিক করবেন এখানে আপনারা আবারও আপনাদের জেলার নামটি দিয়ে দিবেন আমি আমার জেলার নাম দিচ্ছি আপনারা আপনাদের জেলার নাম দিবেন তারপর ডকুমেন্ট টাইপ ডকুমেন্ট টাইপে ক্লিক করবেন এখানে আপনারা আইডি ডকুমেন্ট অথবা ন্যাশনাল আইডি কার্ডও সিলেক্ট করতে পারেন তা এখানে আমি আইডি ডকুমেন্টটি সিলেক্ট করে দেখালাম তারপর সিরিজের ঘরে ক্লিক করবেন সিরিজের ঘরে ক্লিক করে এখানে আপনি ওয়ান লিখবেন তারপর ডকুমেন্ট নাম্বার এখানে আপনারা আইডি কার্ডটির নাম্বার দিয়ে দিবেন যে আইডি কার্ড দিয়ে পেজটি ভেরিফাইড করতে চাচ্ছেন নাম্বার দেওয়ার পর আপনারা চলে আসবেন ডেট অফ ইস্যু এখানে আপনাদের আইডি কার্ডের একদম উল্টো পাশে দেখবেন প্রধানের তারিখ নামে একটি ডেট দেওয়া আছে ওই ডেটটি এখানে দিয়ে ওকে করে দিবেন তারপর ইস্যু বাই এখানে ক্লিক করে লিখবেন Bangladesh government same to same যেভাবে আমি লিখলাম এভাবেই লিখবেন লেখার পর আপনারা আপনাদের আইডি কার্ডের সঙ্গে মিলাই দেখবেন সব কিছু ঠিক আছে কি না যদি আপনাদের আইডি কার্ডের সঙ্গে সব কিছু ঠিক থাকে তাহলে নিচের এই টিকমার বাটনে ক্লিক করে দিবেন দেখুন এটা কিন্তু সাকসেসফুল দেখাইছে তো এখানে আপনি ওকে অপশানে ক্লিক করবেন দেখুন এখান থেকে কিন্তু বের করে দিল তো পার্সোনাল প্রোফাইল অপশানটি কিন্তু আমাদের ভেরিফাইড দেখাচ্ছে এটা ভেরিফাইড হয়ে গেল তো এইভাবে আপনারা আপনাদের পার্সোনাল প্রোফাইল এবং ফোন নাম্বার এই দুইটি অপশন ভেরিফাইড করে নেবেন এই দুইটি অপশন ভেরিফাইড করার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু একদম অ্যাক্টিভ হয়ে যাবে আপনারা যখনই ডিপোজিট করবেন সঙ্গে সঙ্গে ডিপোজিট বোনাস পেয়ে যাবেন আর হ্যাঁ যদি আপনারা ওয়ান এক্স বেট রিলেটেড যদি কোনো বোনাস ভিডিও দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আজকের জন্য এতটুকুই নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সবাই খোদা হাফেজ